ইয়া ব্রাদার তোমরা সবাই কেমন আছো হয়তো ভালো আছো সো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি ভিডি মামুল কিং অ্যান্ড আর্কেবাস অ্যান্ড আর্কেবাস একটা টিমমেট হুম আমরা ভার্সেস করতে যাচ্ছি টু ভার্সেস টু তো ব্রাদার ওর সাথে আমার দুশ্মনী কোন এই ভিডিওটা বানানোর পরে আমি যখন ওর কাছে থামলাইন বানানোর জন্য ওর আর ওর প্রোফাইলের ও মানে ওর ফ্রেন্ডের প্রোফাইলের পিকটা চাইছে সে দিল না তো ভাই কী করবো পচাই দেবো এখন আর এটা ছাড়া উপায় নেই সো আজকে ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক let's start baby and brother আমাদের পাঁচ রাউন্ড এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের মাঝে দুইজন টিমমেট তার সাথে আছে আমাদের সামনে আছে আর কে বস অ্যান্ড পাশে আছে ওইটা হলো মনে হয় ওর টিমমেট সো ওর টিমমেটকে আমার টিমমেট দেখতেছে মানে আমার কিং ব্রাদার দেখতেছে অ্যান্ড আমি আর কে বসকে দেখি এখান থেকে চুকি মেরা তো ভাই ও ভাই ও ভাই ও ভাই আমার টিমমেট টক ভাই কারো কারো কারো চান্স ও ভাই ও ভাই ও ভাই ভাই ভাই এটা আমি বিশ্বাস যাই না কীভাবে চোটটা বললো ভাই আর কে বস ইজিয়ার ওরে ড্যামেজ খেয়েছে রিলোড মারছে আমার এই অভ্যাসটা চেঞ্জ করা লাগবে গান আর এগুলো মেরে দিছে ওই চান্দু আরে চান্দু কুতকুত খেলতেছে কেন চান্দু আরে রে ভাই কারো ওর দাম আমি মারবো আমার টিমমেট মারলেও সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নাই ও ভাই বডি এম করতেছে না দেখছো মুভমেন্ট কি যা মরে গেছে শেষ মুহূর্তে চাঙ্গে মাঙ্গে শেষ ভাই এখন আমি এনে দাঁড়ায় আছে আমার টিমমেটই পাশে ওরা কি ওরে টার্গেট ওই ওই ইমামুল যায় ওই আচ্ছা ভাই ও ভাই ও ভাই ও ভাই দুইজন মিলে ওরা ধরছে শেষ ম্যাচ এটাই রেখেছি ওই রে কোন পাশের থেকে মারছে দেখো भाई ड्रैग मास्टर शील ओए भाई इधर साठ पट एक पर्स दे मारना कितने but I am dead I am dead man ये शंदो ये जा भी कोई जा भी मार उसे बस ना मुमकिन नहीं ना मुमकिन है बस आने लगे नहीं भाई हमारे से बीस तोरों का क्या रे गुलाल गुलाल फेंके फेंके फेंके जोनस तो मास्क में पड़े से हमारे मेडी ने फिल्को लग गए मेडिया फिल्को लग गए भाई भाई भाई आना भाई करो ओ आर के बस आर के बस या এখন ওই টিমের ভিতরে ঢুকে আছে কপি ঢুকে আছে শেষ এখন কি করবো জানলা দিয়ে ঢুকে যাবো ও না ভাই ওই ওই করে কি আচ্ছা জানলা দিয়ে ঢুকে যাবো না এখন কী করা যায় আচ্ছা ও বাইরে বাইরবো তারও ভাই ও নিশ্চিত আমি ড্যাম শিবির বাইরে জোনের জন্য বেরো বেরো কোন পাশ দিয়ে আসবি বেরো এই পাশ দিয়ে চান লাগে নাই লাগে নাই লাগে নাই আমি সে ইমামুল প্লিজ প্লিজ ভাই প্লিজ ম্যাচটা জিতা দে ম্যাচটা জিতা দে প্লিজ પ્લીઝ ભાઈઓ દે গান રીલોડ લેલી છે હે রে বস ઠીક હે ব্রো ইমাম হলো মারামারি করতেছে ওই দুজনই ওখানে ও শেষ আর কে বস ড্যাম শেষ আর কে বস শেষ এটা এখানে কেটা আছে হ্যাঁ আর কে বস শেষ ভাই ভাই ভাই ভাই ভাই ভাই বেরো বেরো ওই যে ওই দুইজনকে মেরা ফেলছে যা ওই ওই ওই ব্রো ব্রো আর কে বস শেষ ইয়া আরকে বস শেষ এখন ওর টিমমেট বাকি ওর টিমমেটকে শটগান দিয়ে শেষ শেষ কে খতম গয়া ভাই কিতা কইয়া ওরা এত নুব্রা গেল কই কোন না ছেড়ে তো দিছে এর ওর টিমমেট ও ভাই আস্তে আস্তে আস্তে স্লোলি স্লোলি ভাই তোমরা নুবরা পার্টি সেটা জানি কিন্তু এত উত্তেজনা উত্তেজিত হয়ে লাভ নেই তো তোমরা নুবরা পার্টি সেটা তো আমরা জানি আর আরেকটা বসকে মানে বললাম না ইমামুল ড্যামেজ খাইতেছে কিন্তু ভাই অসম্ভব এই নুবরার কাছ থেকে ড্যামেজ খাই কীভাবে ওই যে আমি ফেসে গেছি ধরতে পারো নুবরা আমি তো ভাই আর কে বস শেষ হ্যাঁ বড় নুবরা শেষ ছোটো নুবরা বাকি এখন ছোটো নুবরা বইয়া গুলাল বালায় ভাই ও ভাই আমরা আমরা আমরাই সে তো জীবনে পারম না বইয়া গুলাল বাতে ও হেচট করছে একটা নর্মাল আগে ভাই হেল করে নিই কারণ ওরা দিয়ে বিশ্বাস নেই দীপদাপ মেরে দিব গুলাল তো আমার চেয়ে একটু বেশি ফাস্ট গুলাল পালায় ও আমার কথা হলে মাইরা নি গুলাল মুলাল পরে আর এম করলো না ভাই শেষ আমি শেষ ও বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি তোরা পাগলা পাগলা দৌড়া ও মামুল ছেলেবেলি ড্যামেজ না আমি ড্যামেজ আমি ড্যামেজ ওই ইয়ে ওখানে এক এক নাম্বার ইমামুল এম ও ভাই হেড শট টুং ভাই একটা যদি লাগতো হেড শট কতগুলো ডাক মারলাম আর ইমামুল চান তো শেষই এখন একা আমি বাকি শর্টকান আর ইয়া নিয়ে এখন খালি একটু ব্যাগে যাও বেরা আরে চান্দ আগে বেরিয়ে দেখছো তো ও ভাই শট ও ভাই অসম্ভব অসম্ভব হেডশট ভাই গুল্লি পুরো মাথায় ঢুকিয়ে গেছে বাবা যা শেষ তুই শেষ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া না ফিল করে নি দাঁড়া একটা মিনিট মেয়েটি মারতে দেবা আইসো না তুমি মেয়েটি মারতে তো তুমি মারো কান দুই সতেরো ড্যামেজ গা নুব্রা বট বট বট ল এই চান্দু যাবি কই চান্দু দাঁড়া শর্ট ও ভাই এর ছোট এটাও ভাই প্রথমে ছোট্ট ড্যামেজ দিয়েছে কিন্তু পরবর্তীতে মানে টেস্টটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলে দিও ঝাল না মিষ্টি না তপ তো ভাই আমাদের সামনে এখন আর কে বস দেখি আর ইমামুল ভাই পাকনামি করে এটা নিচে ওই পাকনামি ভালো লাগে না আমার কাছে আমি ড্যামেজ খেয়ে গেছি বেরিবি ওই দেখো তো ভাই ভাই ভাই ভাই ওরে চান্দু কারান না ভাই গুলো হোচট লেগে গেছিলো মনে হয় এই যে হিমামুল চান্দু পাকনামি করছে না রেড ডাব্লিউ নিয়েছে শেষ ম্যাচ হেরে হেরে গেছি যা মানে ও এই ডাব্লিউ ফাকনামি করাই লাগবো ভাগ ভাগ আমার টিমমেট নক ও ভাই আমার টিমমেট নক ইয়াপ দিবে দিতে পারবো বাইক কে ভাই খারাপ খারাপ খারাপ প্যাক প্যাক প্যাক রিভাইভ নিয়ে ভাই রিভাইভ নিয়ে খারা ভাই ওকে নক করে দিছে তারা আমার বেরিয়ে দেবো ভাই গুলাল মার পিছনে ওভার কি ওর পিছনে শেষ ও শেষ আবার আরে ওর মানে আমার আমারগুলো আল্লাহর ব্যাকআপ ছিল ভাই শেষ তুই ব্যাকআপ আরে কতটা ফেলে ওকে মরছে খাদা পড়ছে তাহলে এই মরার বড় গুণ আছে রে বা বুশ্রীকে বুশ্রী বলে আবে বুশ্রীকে কেন নাম শেষ এবার ছেড়ে যাবো করে এবার ও ভাই যেটা বলছিলাম দূরে তোরা কই রে জেসান তো আমি ইয়া আইস পারলে আইস পারলে ডেড এখন শুধু আছো টিমমেট আইস পারলে এখন আইস পারলে বন্ধু আরে ভাই ভাই ভাই আরেকটা আরেকটা বলে আর এক আবার সেই ওই ম্যাপ নো প্রবলেম আমাদের ছয়টা হয়ে গেছে আর আটটা বছর টিমমেট চাইতে হয়ে গেছে না কিসে কেটে আর কে বসে টিমমেট নাকি আর কে বস আর কে বস নক ওটা তো বড় নুবরা আমার টিমমেটও নক বাস লে বাস বাস বাস বাস আর কে বস রিভাইভ দিয়ে দিব আর কে বসকে আরে ভাই রিভাইভ দিয়ে দিছে যা আমার টিমমেট হ্যাঁ ম্যাচ এটা হয়ে গেছে ভাই ম্যাচ হয়ে গেছে এটা খাতায় কলমে লিখা নাও ওরা দুজনই যে দেখো লাফা লাফা লাফা দেখে আমাকে বয়া হয় বহ চান্দ তুই দেখবি আমাকে দাঁড়াও ভাই ভাই এখন তো ম্যাচটা হেরে গেছি বের হোক চান্স নেবো তবু একটা বের হ চান্দ একটা নক আর কে বসবো কি এখন আর কে বসবে খাইতে পারলি চকু আর কে বস আর কে বসে ও ভাই ও ভাই মারাত্মক লেভেলের বইয়া ভাই লুবরা পার্টিতে মাইরা ভাই যে মজাটাই পাইলাম সান্দু তো ভাই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড আমার সাথে জুড়ে থাকতে চাইলে মানে একটা ছুঁয়ে থাকতে চাইলে ভাই ভাই হ্যাঁ তাহলে সাবস্ক্রাইব বাটনটা গিয়ে লাথি মারো উস্টা মারো ঘুষা মারো থাপুর মারো যেটা মন চায় মারো সো বাই বাই